আজ আকাশটা মেঘলা আজ আমার চোখ দুটো জলে ভরা তুমি ছাড়া কে আছে বলো আমার কিছু অচেনা মানুষের ভিতরে মিশে থাকে কিছু চেনা মানুষ পথিক আমি আর তুমি ভেসে যেতে পারি তোমার জন্য এই বর্ষার আবেগে কিন্তু তুমি না থাকলে আমি যে ব্যর্থ ব্যর্থ এই পথ চলা ব্যর্থ তোমার খোঁজা সারা পৃথিবীর মধ্যে চিনতে পারবো না তোমায় অজানা জীবনের কিছু অজানা মানুষজনের মধ্যে দুচোখের অন্তরালে তোমার আবছা ছবি স্মৃতির চোরাবালিতে ডুবে হারিয়ে ফেলেছি সবই তুমি ছাড়া সব স্বপ্ন তুই ধুলেই মরা তবু বেঁচে থাকার চেষ্টা ভুলে যাই কিন্তু ফেরত দিতে পারবো না তোমার কাছে আমার মুহূর্তগুলো এই যন্ত্রণাই চাই বারবার জীবনটা না হয় কীরকম একমুঠো আবর্জনা হয়ে যায় আজ আমি একা বসে আমার চোখে জল একটা বেদনা ভালোবাসার একটা মূল্য দিয়ে দিলাম আজ তোমায়